সবাইকে ধন্যবাদ আজকের ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স পাঁচতম ক্লাসের দ্বিতীয় ক্লাসে অ্যাটেন্ড করার জন্য গত ক্লাস আমরা সাধারণত ওই ওরিয়েন্টেশন ক্লাস ছিল পরিচিতি পর্ব ছিল প্লাস আমাদের ক্লাস মডিউল সম্পর্কে আলোচনা ছিল আজকে আমরা সরাসরি আমাদের বেসিক লেভেলের ক্লাস শুরু করে দিব ঠিক আছে বেসিক লেভেলের ক্লাস করার জন্য আমি একটা ক্লাস আপনাদের বলছি আপনাদের প্রথম নম্বর বেসিক ক্লাসটা করার আগে আপনারা প্রত্যেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনালি সাজাইবেন এখন ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনালি সাজানোর জন্য আপনি কি করতে হইব অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলটা যদি আপনি যে ফেসবুক চালাইবেন সেই ফেসবুক প্রোফাইলটা যদি আপনি যদি সুন্দর করে প্রফেশনালি না সাজান তাহলে আপনি কাজ পাবেন না একটা জিনিস মনে রাখবেন যে আমাদের আমরাই যদি কোথাও কাউকে দিয়ে কাজ করাইতে চাই তাহলে আগে দেখি তার কাজের কোয়ালিটি সে কাজ পারতে হলে অবশ্যই তার নিজের কাজটা ভালোই থইব আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা অনলাইনে কাজ করতে হইলে সর্বপ্রথম মানুষ আপনার দেখবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ আছে কি না পেজ সেট আপ আছে কিনা গ্রুপ সেট আপ আছে না আপনার কোনো ফেসবুক পেজ আছে কি না গ্রুপ আছে কি না তারপরে আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম আপনার সঠিকভাবে সাজানো আছে কি না গুছানো আছে কি না আপনার অ্যাক্টিভিটিস আছে কি না এই বিষয়গুলো মানুষ আগে কি করে জাজ করে পরীক্ষা নিরীক্ষা করে কারণ এগুলা পরীক্ষা করার পিছনের এক নম্বর কারণ হচ্ছে আপনি যদি প্রফেশনাল মানুষ হন তাহলে এগুলাতে আপনার অ্যাক্টিভিটিস থাকবে তার তার সাথে আপনি আপনার সবগুলো সেট আপনি নিজে সাজাইয়া রাখবেন কথা বুঝতে পারছেন আপনি কি করবেন এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্যক্তিগত অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনালি সাজাইবেন দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে আমি দেখাই আপনারা দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে দেখবেন প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সেট আছে কথা বুঝতে পারছেন খুব সুন্দর করে সেট আছে যেখানে কোনো ঝামেলা নাই কেউ আইসা দেখলেই সবগুলা সেক্টর সুন্দর করে দেখতে পারবে এই যে দেখেন একটা বায়ো দেয়া আছে সুন্দর করিয়া তারপরে হচ্ছে প্রফেশন ডিজিটাল ক্রিয়েটর দেখতে পাচ্ছেন সিনিয়র টিচার এগুলো হচ্ছে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর এগুলো এইভাবে এই যে আমার কোথায় কাজ করি কোথায় পড়াশোনা করেছি হ্যাঁ তারপরে আমার বর্তমান পরিস্থিতি কি আমি কবে ফেসবুকে জয়েন করছি দেখেন আমার ফেসবুকের জয়েনটা দেখেন আমি আগস্ট দুই সালে জয়েন করছি দ্যাটস মিন আমার ফেসবুক অ্যাকাউন্টের বয়স হয়ে গেছে বারো বছরের উপরে ওকে তারপরে ইউজার নেম আরও লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক টুইটারের লিঙ্ক ঠিক আছে সবগুলা লিঙ্ক আমি কি করছি অ্যাড করছি আপনারা এগুলা করতে হইব তারপরে আসেন অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে আসার পরে দেখেন আমার অ্যাবাউট সবগুলা ঠিক আছে কিনা ওভারভিউতে ক্লিক করেন ওভারভিউ এই যে এইগুলা সব ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়া আছে বৈবাহিক অবস্থা দেওয়া আছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এই যে দেখুন ওয়ার্ক অ্যান্ড এডুকেশনের সব কিছু আমি সুন্দর করে সাজাইয়ে রাখছি তারপরে আসুন প্লেস লিভড কোথায় বাস করি সেটাও এই যে দেখেন আমার দেয়া আছে কন্ট্রাক্ট ইনফো দেয়া আছে অর্থাৎ আপনি প্রত্যেকটা সেক্টরটাকে কি করবেন এইভাবেই আপনি গুছাইয়া সাজাইবেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না গুছাইবেন আপনি যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না গুছি গুছিয়ে উঠবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না নিজেকে ডেভেলপ করতে পারবেন না আবদুল্লাহ ভাই দেখেন তো একটু জি sir sir wait sir advertising and marketing ঠিক আছে এটা internet marketing service advertising and marketing এটা হচ্ছে আমার প্রোফাইলের আমি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করলাম পাবলিক দিয়ে দিলাম এই জায়গাগুলো আপনি কি করবেন ঠিক করবেন কথা বুঝতে পারছেন সবগুলাই এখন এগুলো আপনি কিভাবে ঠিক করবেন আপনি ঠিক করতে কোথায় গিয়ে ঠিক করতে পারবেন আপনি কি করতে কোথায় গিয়ে ঠিক করবেন এই ঠিক করতে হইলে আপনি একটা কাজ করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়া একটা ভিডিও দেখবেন ফেসবুক প্রোফাইল সেট আপ ভিডিওতে আসবেন ভিডিওতে আসলে আপনি দেখবেন ফেসবুক প্রোফাইল সেট আপ নামক একটা ভিডিও দেখতে পারবেন জীবনে দুয় আমার কিছু খাওয়াইয়া মারিল না আমার আর বেশি না সম্ভবত হাজার ঘন্টা হয়ে যাব ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে এই যে এই যে একটা ভিডিও আছে Facebook professional Facebook account set ঠিক আছে এটা আছে আরও ভিডিও আছে নিচে আপনি পাবেন এখানে এসে সার্চ দিবেন সার্চ অপশনে এসে যে সার্চ দিবেন সার্চ দিলে পাইবেন professional Facebook account set up ঠিক আছে এই যে দেখেন আসছে এই ভিডিওগুলো হচ্ছে Facebook professional Facebook account set আপের ভিডিও এখান থেকে আপনি একটা ভিডিও দেখা যে কোনো একটা ভিডিও দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করবেন কথা বুঝতে পারছেন এখন আমি Facebook professional account set up দেখাইতে হইলে একটা ডাইরেক্ট একটা ক্লাসের প্রয়োজন এই জন্য আপনারা একটু কষ্ট করে এটা কষ্ট রেডি হয়ে নেবেন এটা অনেকেই পারেন এই জন্য এই ক্লাসটা নিয়ে আর একটা আপনার সময় নষ্ট করতে আমি চাচ্ছি না এই জন্য যাই হোক এখন কি করবো আজকে আমরা পেজ বানাইবো আচ্ছা প্রথম নম্বর হচ্ছে আমাদের ফেসবুকের পেজ বানাইতে গেলে আমাদের লাভ কি ফেসবুকের পেজ হইলে লাভ কি আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে আমাদের কিসের প্রয়োজন একটা ব্র্যান্ডের প্রয়োজন কিসের প্রয়োজন একটা ব্র্যান্ডের প্রয়োজন এখন একটা ব্র্যান্ডের জন্য আমাদের কি কি প্রয়োজন আমাদের ব্র্যান্ডের জন্য মিনিমাম একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন একটা ফেসবুকের পেজ প্রয়োজন একটা ফেসবুকের গ্রুপ প্রয়োজন এই বিষয়গুলা তারপরে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট প্রয়োজন একটা টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট প্রয়োজন এই বিষয়গুলো আমাদের অবশ্যই দরকার লিঙ্কডিনে আবার একটা পেজ দরকার একটা গ্রুপ দরকার কারণ এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে আপনার ব্র্যান্ডিং করতে আপনারে সহযোগিতা হবে ঠিক আছে আপনি যে একজন প্রফেশনাল মানুষ এই প্রফেশনাল মানুষ হিসাবে আপনাকে প্রমাণ করতে হলে এই বিষয়গুলো লাগবে আচ্ছা এখন এটা হচ্ছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডিং মানে আপনাকে পরিচিত করতে আপনার কোনো কাজ করলেন সেই প্রমাণ বা কোনো পোস্ট করলেন সেই প্রমাণ যেমন দেখবেন আমার কোনো স্টুডেন্টের কাজ পাইলে সে গ্রুপে পোস্ট করে আমি নিজেও পোস্ট করি এগুলো হচ্ছে কি আমার একটা প্রমাণ সেমভাবে আপনিও নিজেকে প্রমাণ রাখতে হইব তো আপনিও কি করতে হইব এরকম একটা পেজ লাগবো একটা গ্রুপ লাগবো তো আবার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা কিভাবে ইনকাম করতে পারবেন আমাদের বর্তমানে প্রত্যেকের হাতেই একটা স্মার্টফোন আছে রাইট আমাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে আমরা হাঁটছি আমরা হাঁটছি হাঁটছি হঠাৎ আমরা ভালো কোনো একটা দৃশ্য দেখতে পেলাম সুন্দর কোনো জায়গা দেখতে পেলাম সেখানের একটা ভিডিও সাথে সাথে আমরা করে নেই মোবাইল দিয়ে আমাদের মোবাইল দিয়ে একটা ভিডিও করে নিলাম সেই ভিডিওটা আবার ফেসবুক পেজে আপলোড করে দিলাম আচ্ছা অথবা হার্টসি কোথাও কোনো একটা ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম সো এমন হঠাৎ তুমি দেখ আপনি দেখতে পেলেন একটা গাছ আছে গাছ দেখতে পেলেন মানে যে কোনো একটা ব্যতিক্রম জিনিস আপনি সেটাই ভিডিও করেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও করেন ভিডিও করে আপনি সাইরা দেন আচ্ছা এরকম করতে করতে একসময় আপনার ফেসবুকে ভিডিও বাড়বো আপনার পেজের মধ্যে লাইক বাড়বো ফলোয়ার বাড়বো ঠিক আছে আপনি যখন একটা পেজের মধ্যে দশ হাজার ফলোয়ার করে নিতে পারবেন তারপরে আপনি দুই মাসের ভিতরে অর্থাৎ ষাট দিনের ভিতরে আপনি ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম বা ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে পারবেন তখন আপনার যে পেজটাকে আপনি ইনকামের জন্য গুগলকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার পেজটা একটু মনিটাইজ একটু তারা দেখবে রিভিউ করবে কোনো ধরনের ভায়োলেন্সি আছে কি না তাদের কোনো রুল অফ রেগুলেশন কন্ট্রোল বাঙ্গা হয়েছে না সেগুলা দেখা যদি আপনি সবগুলা ঠিকঠাক করে করতে পারেন তাহলে আপনাকে কি করে দিবে একটা পেজ মনিটাইজ করে দিবে মানে আপনাকে ইনকাম করে দিবে ইনকামের একটা অনুমোদন দিয়ে দিবে তারপর থেকে আপনি যখনই ভিডিও দিবেন তখনই সেই ভিডিও থেকে ইনকাম আসবে আপনি জানেন কি না মানুষ ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনাদের যদি আমি একটু দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন আচ্ছা মনে করেন আমি ইউটিউবের চ্যানেলের একটা একটা চ্যানেল বাইর করি যে চ্যানেল থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটু যদি দেখাই তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি একটু দেখাই ফান ভিডিও মনে করেন এই চ্যানেলের এই ভিডিওটা আমি নিই এই ভিডিওটা থেকে সে কত টাকা ইনকাম করছে আমরা একটু দেখি এটার আমরা শেয়ার থেকে গিয়ে কপি করে তার লিঙ্কটা নিয়ে আসব কপি করলাম তারপরে ওখান থেকে সোশিয়াল ব্লাড শব্দটা হচ্ছে ব্লাড এখন থেকে কি বলল কি বলে স্যার ওর স্কোর কম স্যার মাত্র 20 এদের স্কোর লাগে না ওরা ব্র্যান্ড হয়ে গেছে ওদের সাবস্ক্রাইবার কত দেখতে পাচ্ছেন 1.85 মিলিয়ন ঠিক আছে হইল না কেন আচ্ছা দেখি আচ্ছা দেখেন বা ওটার আমি নাম নেই দাঁড়ান চ্যানেলের মধ্যে এই যে চ্যানেল সরি চ্যানেলের লিঙ্কটা নেই চলে আসছে টোটাল চ্যানেলের লিঙ্কটা লাগবে এটা আমি বলে গেছিলাম আচ্ছা দেখেন ওই চ্যানেলের মান্থলি ইনকাম কত সর্বনিম্ন ইনকাম পাঁচ কে ইউএস ডলার আর সর্বোচ্চ আশি কে ইউএস ডলার আচ্ছা সর্বনিম্ন তার পাঁচ হাজার ইউএস ডলার আর সর্বোচ্চ সে আট আশি হাজার ইউএস ডলার ইনকাম করছে তার বাৎসরিক তার মানে সে 5 লাখ থেকে 80 লাখ মান্থলি স্যার ইনকাম করতে হ্যাঁ হ্যাঁ একটা এভারেজ কল্পনা করেন এখন এখন একটা এভারেজ কল্পনা করেন দেখুন আমরা এভারেজ স্যার সে 50 লাখ ইনকাম করে এমনি এখন মানে আমরা আমরা কি করি আমরা অযথা সময়টা নষ্ট করি কথা বুঝতে পারছেন আমরা অযথা সময়টা নষ্ট করি আসলে জানি না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে ইনকাম করা যায় বিষয়টা আমরা জানি না তবে আমরা একটা বিষয় করি কি জানেননি আমরা একটা বিষয় করি আমরা মনে করি ইনকামটা মনে কালকেই শুরু হয়ে যাব ভাই আপনি সরকারি একটা চাকরিতে যদি অ্যাপ্লাই করতে হয় তাও লাগে আপনার কমপক্ষে এসএসসি ফাঁস বর্তমানে তো এসএসসি ফাঁসে কোনো সরকারি চাকরি হয় না এসএসসি ফাঁস করতে আপনার যদি দশ বছর সময় লাগে তারপরে আবার কত সময় কত পড়াশোনা করা লাগে কত খরচ করা লাগে কত ঝামেলা করা লাগে তাহলে আপনি আজকে ইউটিউবে একটা চ্যানেল খুললে কালকেই যে আপনি সেই চ্যানেল থেকে ইনকাম করে দিবেন এরকম বোকামি চিন্তা করেন কেমনে এটা আপনাদের না যে কাউকেই দিয়ে বলছি যে কাউকেই দিয়ে বলছি আমি আজকে ইউটিউব চ্যানেল ওপেন করলাম আর কালকেই আমি সেখান থেকে ইনকাম শুরু করে দেবো এরকম আসলে কথাই হতে পারে না আজকে আমার ইউটিউব চ্যানেল ওপেন হইব আগামী বছর এই দিন থেকে আমি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারি কি না আজকে আমি ফেসবুকে পেজ ক্রিয়েট করবো আগামী বছর আমি এই পেজ থেকে ইনকাম করতে পারি সেটা হচ্ছে আমার টার্গেট কথা বলছে আপনার তো প্রথমে লার্নিং পিরিয়ড তো শেষ করতে হইব এজন্য আমরা আমাদের হাতের মোবাইল ফোনটাও যদি ইউজ করি আমাদের হাতের মোবাইল ফোনটাকেও যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ইনকামে আসতে পারবো তবে সেটা একটু ধৈর্যের সম দরকার একটু সময়ের দরকার ওকে আমরা এখন চলে যাই ফেসবুক পেজ ক্রিয়েটে এবং ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে কি কি করতে হয় কিভাবে একটা পেজ কাস্টমাইজ করতে হয় ইনশাল্লাহ আজকে আমি সব কিছু দেখিয়ে দিব স্যার আপনার এই ভিডিওগুলো তো শুধু বাংলাদেশি মানুষ দেখতে পারে স্যার স্যার এই ভিডিওগুলো যদি স্যার স্যার আমাদের চ্যানেলের মধ্যে কি স্যার এমন কোনো সিস্টেম নাই যেন পুরো ওয়ার্ল্ড দেখতে পারে স্যার হ্যাঁ আছে হয় নট পুরো ওয়ার্ল্ডের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় স্যার আছে আছে সেগুলো হচ্ছে ওই যে ভিডিওর মধ্যে আপনি প্রত্যেকটা কথার সাথে সাথে ইংলিশ লেখা দিতে ক্যাপশন লেখা দিতে পারেন বাংলা কথার ইংলিশটা লেখা দিতে পারেন যদি সেটা দেয়া যায় তাহলে আপনি কি করতে পারবেন আপনাকে যেটাকে বলা হয় সাবটাইটেল আপনি যদি সাবটাইটেল দিতে পারেন তাহলে আর কোনো ঝামেলা নাই আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আমার এরকম তিনটা চারটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনাদেরও প্রত্যেকের মার্কেটিংয়ের কাজ করতে হলে ফেসবুক অ্যাকাউন্ট লাগে আপনারা কি করবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে এখানে দেখেন আমরা ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এই যে এখানে ছয়টা কি আছে জানি বিন্দু আছে সেই ছয়টা বিন্দুর উপরে আমি ক্লিক করলাম দেখেন এই যে ক্লিক করলাম আমরা দুইটা অপশনে আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে যাইতে পারি একটা অপশন হচ্ছে এখানে ক্লিক করে এই যে পেজ আছে পেজ এখানে ক্লিক করে আরেকটা অপশন আছে এখানে সরি ওখানে ক্লিক করার পরে আরেকটা অপশন আছে এই যে ফেসবুক পেজ আছে এইটার উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে যদি আমি ঢুকি তাহলে আমার লাগে কোনো সমস্যা হবে না আমি অটোমেটিকলি ফেসবুক পেজে ঢুকতে পারবো আমি ফেসবুক ফেসবুক এই জায়গার মধ্যে আসলাম এ জায়গার মধ্যে আসার পরে দেখবেন অনেক পেজ আছে কারণ আমি প্রায় ক্লাসে অনেক ক্লাস নেই তো অনেক সময় পেজ ক্রিয়েটের ক্লাস করাইতে হয় এই জন্য বিভিন্ন পেজ আসে আমি এগুলো ডিলেট দিই নাই এখনও অনেকটা ডিলেট দিয়ে দিছি তা আপনি কি করবেন এই যে ক্রিয়েট আপনি বাম পাশে দেখতে পারবেন ক্রিয়েট নিউ পেজ ঠিক আছে আপনি বাম পাশে দেখতে পারবেন ক্রিয়েট নিউ পেজ এই ক্রিয়েট নিউ পেজের মধ্যে আপনি ক্লিক করবেন এই যে ক্রিয়েট নিউ পেজে আমি ক্লিক করলাম ওকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পরে আপনি এখানে একটা নাম লিখবেন এখন কী নাম দিবেন আচ্ছা নামটাই দিবেন আপনি সেই রকম একটা চিন্তা করে আপনি আপনার নাম দিতে পারেন হয়তো বা freelancer Sajib freelancer Sabbir freelancer Nisha Hafsa freelancer Sohag freelancer Sagar freelancer Abdullah এরকমও দিতে পারেন আবার আপনি ব্র্যান্ডিং নাম দিতে পারেন অ্যান্ড ব্র্যান্ডিং নাম কি যদি আপনি মনে করেন কোনো কাম ব্র্যান্ড করতে চান আপনি এই এই পেজ দিয়ে কী করতে পারবেন আপনি বিজনেস করতে পারবেন কি বিজনেস করতে পারবেন আপনি কাপড় বেচতে পারবেন আপনি যে কোনো জিনিস এখান থেকে বিক্রি করতে পারবেন দেখবেন মানুষ ডাবের সারা বিক্রি করে ফেসবুকে মানুষ আম বিক্রি করে লেচু বিক্রি করে এই ফেসবুকের পেজ থেকে তা আপনি আমি যদি সময় ব্যয় করতে পারি সময় দিতে পারি এই ফেসবুকের পেজ থেকেই আমি বিজনেস করতে পারবো এবং বিরাট আকারে আমি অনেক বিজনেস করতে পারবো এখন আপনি যে ক্যাটাগরি এখন আপনি টার্গেট করবেন আসলে আপনার পেজটা কিসের জন্য বানাইবেন এই পেজ দিয়ে আপনি কি করবেন আপনার আদৌ উদ্দেশ্য কি সেই পেজ দেওয়া সেটা আপনি চিন্তা করবেন চিন্তা হইলে আপনি এই পেজটার নাম দিবেন কি নাম দেয়া যায় একটা নাম আপনারা সবাই সাজেস্ট করেন তো কি নাম দেয়া যায় স্যার আমাদের ডিজিটাল আইটি পার্কের পেজ আছে তো স্যার হ্যাঁ ডিজিটাল আইটি পার্কের পেজ আছে নাইনি আমার স্টুডেন্ট যারা আছেন লার্নার যারা এখানে কই কই সজীব ভাই সাব্বির ভাই নিশি হ্যাঁ একটা পেজের নাম সাজেস্ট করেন হায়রে হায় যদি এইভাবে বসে থাকেন তাই লইব একটা নাম সাজেস্ট করেন যেই নাম আমি সাজেস্ট করলাম হ্যাঁ একটা দিয়ে দেন স্যার আপনি একটা দিয়ে দিব দিয়ে দিলে কেমনে হয় স্যার ফ্রিল্যান্সার জয়নাল আছে স্যার প্লিজ অবশ্যই আছে স্যার এরা ইটস জয়নাল দিতে পারেন জয়নাল হুম স্যার 2.0 স্যার ফ্রিল্যান্সার স্যার লিখে সিলেটি ফ্রিল্যান্সার স্যার যারা সিলেট বাসী স্যার তারা অবশ্যই আপনাকে নক করবে আচ্ছা আমি দেই Islamic blog video Islamic blog sir আমাকে প্রশ্ন ছিল হ্যাঁ করতে পারেন সমস্যা নেই স্যার আমি একটা ফেসবুক আইডি দিয়ে কয়টা পেজ ক্রিয়েট করতে পারবো আনলিমিটেড লিমিট আছে না এখন বেশি করতে দেয় না তবে কতটা লিমিট এখন পর্যন্ত আমি জানি না এখন অবশ্য আপডেট করার পর থেকে বেশিটা একটা দিতে দেয় না তারপরে মানে দশটার কম দশটার কম না রে বুঝতে পারছেন আচ্ছা ক্যাটাগরি কি ব্লগ ভিডিও ঠিক আছে মাল্টিমিডিয়া আছে নি এখানে ক্যাটাগরি কিন্তু অপশন আছে আপনি ইচ্ছা করলে যে কোনোটা দিতে পারবেন না ঠিক আছে ওয়াজ নাই স্যার ওয়াজ না ওয়াজ নাই গেমিং ভিডিও গেম শপস আর মিউজিক ভিডিও দেন মানে গজল আর ভিডিও দুটো একসাথে দিবেন যেহেতু sir content content creator content creator কই স্যার টিভি যেহেতু ইসলামিক ব্লগ টিভি প্রোগ্রাম না টিভি প্রোগ্রাম দিলে আপনি টিভি জাতীয় প্রোগ্রাম দেওয়া লাগবে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ঠিক আছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি এরপরে দেয় মিউজিক তিনটা সেট করে দেওয়া যায় আপনি মিউজিক ভিডিও দিতে পারেন তারপরে রিপোর্ট ভিডিও দিতে পারেন গেমিং ভিডিও ক্রিয়েটর ওকে আর তো সম্ভবত দেওয়া যায় না এখন বাড়াইছে না আর দেওয়া যায় না তিনটার বেশি দেওয়া যায় না এটাই ওকে তারপরে আসেন এখান থেকে একটা বায়ো দিবেন আসলে বায়োটা কি বায়োটা হচ্ছে একশো পঞ্চাশ ক্যারেক্টার ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর আপনি একশো পঞ্চাশটা অক্ষরের মধ্যে আপনি আপনার এই পেজে কি বুঝাইতে চাচ্ছেন সেটার একটা কি দিতে পারেন একটা বর্ণনা দিতে পারেন আচ্ছা ঠিক আছে আপনি মনে করেন এখন ইংলিশে বর্ণনা লিখতে পারেন না তাহলে আপনি কি করতে পারেন আপনার জন্য একটা অপশন আছে এখন আর আমি পারি না এরকম কোনো শব্দ নাই আপনার জন্য চ্যাট জিটিপি চ্যাট জিপিটি নামে একটা সফটওয়্যার আছে যে চ্যাট জিপিটি সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করতে পারেন আপনার বায়ো লিখতে পারেন আচ্ছা আপনি লিখবেন এখানে Facebook space bio then colon Islamic কিভাবে অবশ্যই ইসলামিক ব্লগ ভিডিও আচ্ছা Facebook page bio Islamic blog video আমরা দিলাম এন্টার হ্যাঁ, দেখেন An Islamic blog video Facebook page is likely a platform that share education and information. সে অনেক কিছু দিয়ে দিছে এখান থেকে আমরা এইটা চাইলে কপি করে নিতে পারি ওকে দেখেন আমি লেখছি কি আমি লিখছি Islamic blog video Islamic blog video লেখার কারণে সে আমাকে একটা বায়ো দিয়ে দিছে কত সুন্দর করে একটা বায়ো দিছে কি দিছে An Islamic blog video Facebook page is likely a platform that shares educational and information informative videos about Islam's its technique, uh, teaching and culture. The page aims to promote and sp spread awareness about the religion and provide a source of inspiration and guidance for those who follow Islam. আচ্ছা দেখেন কত সুন্দর হয়ে লেখছেন অ্যান ইসলামিক ব্লগ ভিডিও মানে ফেসবুকের হচ্ছে লাইক যেটার মানে হচ্ছে প্ল্যাটফর্ম দ্যাট শেয়ার্স এডুকেশনাল আমরা কোনো কিছু শেয়ার করব অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওস এবং আমরা তত্ত্ববহুল কোনো ভিডিও শেয়ার করব অ্যাবাউট ইসলাম ইসলাম সম্পর্কিত ই টিচিংস যেটা আমাকে শিক্ষা দেয় অ্যান্ড কালচার যেটা আমার ইসলামের পরিচয় বহন করে the page aims to promote and spirit awareness about the religion and provide a source of inspiration and guidance those who follow Islam আর এইটা প্রমোশনের মাধ্যমে কারণ হচ্ছে মানুষকে স্পাইরেশন করে প্রোভাইড করে ধর্ম সম্পর্কিত তত্ত্ব এবং মানুষকে সঠিকভাবে পরিচালনার জন্য গাইডস গাইডেন্স দান করে আচ্ছা এখন এই অর্থটা আমরা যদি এইভাবে অর্থ উঠাইতে পারি না মনে করেন আমরা এইভাবে পড়ার সময় অর্থ বুঝতে পারি না তাহলে আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে কপি করবো কপি করে আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করবো সেই ট্যাবটা থেকে আমরা আমাদের কাছে নাই এমন কোনো শব্দ নাই সব আছে আমরা গুগলে যাইমু গুগলে গিয়ে ট্রান্সলেটর নামে একটা সফটওয়্যার আছে সেটা আমরা কি করবো ওপেন করবো ওপেন করে এখান থেকে ইংলিশ দিব ইংলিশ দিলে আমাকে বাংলা করে দিয়ে দিবে দেখেন একটি Islamic blog video Facebook page সম্ভবত একটি প্ল্যাটফর্ম যা ইসলাম এবং শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে এবং তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করে পৃষ্ঠা পৃষ্ঠাটির লক্ষ্য ধর্ম সম্পর্কে সচেতনতা প্রচার করা এবং প্রচার করা এবং যারা ইসলাম অনুসরণ করে তাদের জন্য অনুপ্রেরণা নির্দেশনা উৎসাহ করে দেখছেন আমি যে অর্থ বলছি সেটাই এইভাবে আপনি কি করতে পারেন এখন মনে করেন কত সুন্দর একটা বায়ো দিছে সেই বায়োটা আমরা এই জায়গার মধ্যে শেয়ার করতে পারি আচ্ছা এত বা বায়ো নেবে কি না সেটা একটা বিষয় হচ্ছে দেখি নেয় কি না না সম্পূর্ণ নেয় নাই দেখেন যতটুকু পর্যন্ত সে নেয়ার তত an Islamic blog video Facebook page is likely platform that share educational and informative video okay সেইটুকু পর্যন্ত নিছে আচ্ছা এতটুকু হলেও আমাদের চলবে তারপরে যদি নিজে থেকে ক্রিয়েট করে দিতে পারেন তাহলেও দিতে পারেন হ্যাঁ সেগুলা কী দিবেন I want to advise the video this page to Islamic video for for grow the peoples mind and running to the Islamic information এগুলা দিয়েও দিতে পারেন আপনি আপনার মতো যাক আমি এটা এখান থেকে চ্যাট জিটিপি থেকে নিয়ে আসলাম এখন আমার কি করব একটা পেজ ক্রিয়েট করব। এই যে পেজ ক্রিয়েট করব এই যে পেজ ক্রিয়েটের জন্য এই জায়গাতে ক্রিয়েট পেজ এই অপশনটাতে আমি ক্লিক করব ক্রিয়েট পেজে ক্লিক করলাম এখন আমার একটা পেজ ক্রিয়েট হয়ে যাব আশা করি কি কয় you have create too many page দেখছেন আমার আর পেজ হচ্ছে না না আমি অলরেডি অনেক পেজ ক্রিয়েট করে ফেলছি এখান থেকে আর হচ্ছে না আচ্ছা তাইলে আমি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি শিখে নিলাম ঠিক আছে আচ্ছা তারপরে দাঁড়ান আমি একটা কাজ করি আর একটা ট্যাব নেই আর একটা ট্যাব নিয়ে ওখান থেকে ডিলেট দিয়ে দিকে পারি কিনা কি দিয়েছে কেরোসিন তোরাই লিছেন নাকি তা <laughs> ও মা এগুলো চলেননি নিচে দিলাম শুনলে আচ্ছা দেখি অন্তরে আমরা পেজটা ডিলিট দিই হ্যাঁ অন্ত থেকে ডিলিট দিই পেজ ডিলিট দেওয়া যে জটিল হয় স্যার মোরে যেতে হবে নাকি স্যার হ্যাঁ হইব তো এই যে সুইচ স্যার তাহলে আপনার ওই প্রোফাইল থেকে স্যার পেজে চলে যান স্যার ওই উপর থেকে স্যার আপনার ছবি দেওয়া আছে স্যার সুইচ করেন স্যার সুইচ সুইচ করলাম তো আপনার পেজে যায়নি স্যার প্রোফাইল থেকে পেজে আসছে কিন্তু পেজ থেকে আপনার প্রোফাইলটা এখনো পেজে নাই স্যার উপরে আপনার ছবিটা আসছে এই পেজে যেতে হবে স্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সির পেজে যেতে হবে জি স্যার এখানে ক্লিক করেন ডিলিট আচ্ছা, করবেন করতে হইব তো কারণ ডিলিট না করলে আমাকে আর পেজ করতে দিচ্ছে না যেহেতু সেহেতু তো ডিলিট করতে হইব তাইলে এখন দেখেন বেশি পেজ করতে দিচ্ছে না বুঝতে পারছেন এখন আর আগের মতো নাই আগে ইচ্ছা মতো পেজ রেডি করা যাইত এখন আর এই দিনটা রইছে না সেটিংসে যাওয়ার পরে জটিল কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে ফেসবুকের এখনকার পেজ ডিলিট করা আচ্ছা। Settings and privacy settings and জিএসএস না সেটিংস এন্ড প্রাইভেসিতে তো পাওয়া যাচ্ছে না আগে তো সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে তো হাত দিলেই পাওয়া যেত এখানে রিমুভ অপশন আছিল হ্যাঁ, না এখন উঠে যাইতেছে वो भी नहीं है भाई फेस डिलीट हो भाई तम गया होसैन तकसीम हो जाती है ना ना এইগুলাতে না এইগুলো सर मैनेजर चल मतलब? सर जो मैनेज मैनेजर जा रही सर दे मैनेजर कोई मैनेज मैडम पास मैनेजर जी जी सर साथ मैनेज की ম্যানেজ তো এটা ফেসবুকের ভিডিও ম্যানেজ করা ম্যানেজ হইতো ম্যানেজ না আচ্ছা দেখি অন্য কোনো যাদেরকে পারা যায় কিনা আর কোথাও আছে কিনা ফেসবুক অ্যাকাউন্ট দেখি না এটাতে নাই এটাতে মনে হয় আছে ভেবে অটোমেটেড লগ ইন করা না ওই যে পাই স্যার ফেসবুক গ্রুপে ছবিটা দিছি স্যার এখান থেকে জেনারেলে যেতে হবে স্যার হুম স্যার ফেসবুক গ্রুপে স্যার আমি দিছি স্যার ছবিটা স্যার মেসেঞ্জার গ্রুপে স্যার দেখেন স্যার আমি একটা ছবি দিচ্ছি আচ্ছা, সেখান থেকে নেদারল্যান্ডস থেকে স্যার দিতে হবে পাইসি পাইসি বাট আচ্ছা ঠিক আছে অন্য একটা ওখানে ফেসবুক অ্যাকাউন্টে অন্য অন্য একটা পেজের মধ্যে সেট আপ নেই ঠিক আছে এই এখানে এই পেজ এই পেজে সেট আপটা দেখাই দিয়েছে আমরা তো দেখতে পারছি অলরেডি কিভাবে আমরা কি করব একটা বায়ো লিখবো তারপরে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করবো এই বিষয়টা তো আপনারা ঠিক বুঝতে পারছেন তাই না ক্রিয়েটে দিলে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে এটা তো বুঝতে পারছেন কথা বলেন ওকে আমরা সামনে বাড়ি এখান থেকে আমরা কি করবো ওই যে অপশনগুলা ওখান থেকে আমরা ওই অপশনগুলো এই যে আছে দেখেন post about mention review follow photo এগুলো মোড মোড থেকে ভিডিও কিভাবে দিতে হয় মানে অনেক কিছু আছে সবগুলো আমরা একসাথে ধীরে ধীরে ধীরে দেখব আজকে একদিনে ক্লাস শেষ হবে না আরও সময় লাগবে আচ্ছা প্রথম নম্বর আমরা এই জায়গা থেকে এডিট এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের কি করতে হইব একটা প্রোফাইলের প্রোফাইল পিকচার দিতে হইব একটা কভার ফটো দিতে হইব তো প্রোফাইল পিকচার কি প্রোফাইল পিকচার হচ্ছে এইটা আর খোবার ফটো হচ্ছে এইটা আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি তারা আমরা গ্রাফিক্স থেকে এগুলা সেট আপ করবো রেডি করবো আর আমরা যারা গ্রাফিক্স ডিজাইন জানি না তারা কি করবো এখান থেকে ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে সেই ক্যানভা নামক সফটওয়্যারটা আমরা রেজিস্ট্রেশন করবো ক্যানভাতে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন হইটা সেখান থেকে আমরা ফ্রিতে ডিজাইন নিতে পারবো ঠিক আছে ওকে আমরা একটা কাজ করতে পারি এই যে উপরে এখানে প্রথমে আমরা যারা এখন পর্যন্ত এটাতে অ্যাকাউন্ট করি নাই তারা এরকম ঢুকলে এখানে দেখতে পারবো রেজিস্ট্রেশন এই অপশন দেখি sir will you create the 15 billion design sir এটা কি স্যার আমি বুঝলাম না এটা কি অপশন স্যার কই ওই স্যার উপরে দেখেন স্যার ঘড়ির কাটার মতো বাড়তেছে এগুলা ওই যে প্রত্যেকটা মিনিটে মানুষ ডিজাইন ক্রিয়েট করতেছে এইটাই আসতেছে ও আচ্ছা, আচ্ছা। বুঝছেন আচ্ছা ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করব ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে ফেসবুক পেজ লগ এখানে আমরা সার্চ দিব ফেসবুক পেজ লগ আমরা ফেসবুক পেজ লগ নামে কি দিলাম সার্চ দিলাম সিলেট লাস্ট ম্যাচ সিলেট মনে করেন এইটা দিয়া এইটা আমার মনে করেন লগ লিখলাম ইসলামিক ব্লগ ভিডিও এটা কি আমাদের পেজের লগ জি স্যার ইসলামিক ব্লগ ভিডিও জল সাপের উপরেই দিয়ে দিলাম এখন এটা কি করলাম আমরা ওখান থেকে ডাউনলোড করবো এটা আচ্ছা এটা আমরা এডিটে ঢুকলাম এডিটে এখান থেকে এডিটে ক্লিক করলাম আপলোড ফটো এই যখন থেকে এটা নামাইছি এটা আমরা দিলাম ওকে তারপরে দেখেন সেভ সেভ দিলাম ওকে এখন আসবো কি আমরা কভার ফটো রেডি করব তাহলে কভার ফটো রেডি করার লাগে আবার আমরা ক্যানভাতে যাইব ক্যানভাতে গিয়ে এখান থেকে আবার দিব Facebook page cover photo Facebook page cover photo আমরা একটা কভার ফটো নিয়ে আসি যেহেতু আমাদের ইসলামিক চ্যানেল সেহেতু আমরা মানে একটা সুন্দর মানানসই একটা কভার ফটো আমরা রেডি করি Ugh. يتفقهون في الأرض এইটা দিয়ে দিই ওকে এখানে কি লেখা যায় এখান থেকে দেখেন টিতে দিলাম টিতে দেয়া অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম অ্যাড হেডিংয়ে ক্লিক করলে এখান থেকে লেখা যায় this is Islamic channel video share page okay আচ্ছা এটা Thank you. আপনি এখানে ইনফরমেশন দিতে পারেন কি ইনফরমেশন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন আপনার মোবাইল নাম্বার দিতে পারেন plus double eight zero one double nine double four two seven two nine zero আমি কিছু বুঝলাম না ডবল নাইন ডবল ফোর সাতশো দুইটা দিচ্ছে প্লাস ডাবল এইট জিরো হবে স্যার ডাবল জিরো হবে সমস্যা হয়ে গেছে একটু ক্লাস শেষ হওয়ার পরে এটা ঠিক করবে ক্লিকে ডাবল সংখ্যা চলে আসছে ওকে এটা শেয়ার করলাম তারপরে আবার এডিটিং এ ক্লিক করলাম এডিটিংকে ক্লিক করার পরে এড কভার ফটো অথবা এখানে আসবে এডিট কভার ফটো এরকম আসবে আচ্ছা আমরা দিলাম add cover photo add cover ফটোর মধ্যে আপলোড আপলোড ফটো এখান থেকে এটা আমরা আপলোড করবো এটা দিয়ে দিলাম আপলোড হচ্ছে আচ্ছা তারপরে দিলাম সেভ আচ্ছা হন তারপরে আসুন অ্যাভাটর ক্রিয়েট অ্যাভাটরে ক্লিক করলে এই যে চলে আসছে ওকে এখান থেকে কোনো কিছু যদি দিতে চান তাহলে অ্যাভাটর ওখান থেকে দিতে পারেন আর যদি দিতে না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই একটা দিয়ে দেন সমস্যা নাই এটা দিতে পারেন একটু দিয়ে ট্রাই করেন এটা কীরকম your avatar is being updated okay অ্যাভারেটটা দেখছি নতুন আনছে আগে ওই লাস্ট ক্লাসে ওইটা দেখছি খালেদ চান ডান কিন্তু পাপনের উঠান আবার রুই আচ্ছা ওকে এখন আসুন এই জায়গার মধ্যে অনেক কিছু আছে আমরা আজকে এই এডিটর অপশনটা দেখানোর পরে আজকের জন্য আপাতত আমরা রাইখা দিব ওকে তারপরে আসুন আবার এডিটরে ক্লিক করলাম এডিটরে ক্লিক করার পরে এখানে আমরা বায়ো লিখবো বায়ো তো যেহেতু আমরা আগেরটাতে দিয়ে দিছি এই বায়োটা হন কে এটা আসিল এইটা বায়ো এটা কপি করে ওখানে নিয়ে আসি এই যে এডিট বায়ো এডিট বায়ো ওখানে পেস্ট করে দিলাম যতটুকু উঠছে ওকে এখানে পাবলিক দেখবেন কি না এই যে বেশি হয়ে গেছে একশো পঁচাশিটা ক্যারেক্টার বেশি হয়ে গেছে এই একশো বেশি পঁচাশিটা ক্যারেক্টার যে বেশি হয়েছে এগুলারে আমরা ডিলিট করে দিতে হইব না হয় এগুলো আমরা সেভ করতে পারতাম না কথা বুঝতে পারছেন তো খেয়াল রাখতে হইব আমাদের ক্যারেক্টার বেশি হলে চলবে না আমাদের এগুলা তার লিমিট ক্রস করা কখনোই যেত না এই যে এই পর্যন্ত আসতে হইব ওকে তারপরে দিলাম সেভ এখানে পাবলিক আছে কিনা যদি পাবলিক না থাকে তাহলে অপশনটাকে আমরা পাবলিক করে দিব ওকে সেভ ওকে এখন যদি আপনি শেয়ার করতে চান তাহলে শেয়ার হয়ে যাব মানে অর্থাৎ এটা মানুষ পড়তে পারবো আর যদি শেয়ার না করতে চান তাহলে স্কিপ করে দিবেন যেহেতু এটা আমরা লিখছি সেহেতু আমরা শেয়ার করে দিব কারণ এটা আমাদের এটা মানুষ ফরক কথা বুঝতে পারছেন ওকে তারপরে কাস্টমাইজ ইউর ইন্ট্রো আমরা কাস্টমাইজ ইন্ট্রোতে ক্লিক করলাম এডিটে দিলাম কারণ আমাদের কাস্টমাইজ ইন্ট্রোতে কি আসে ক্যাটাগরি মানে আমাদের পেজের ক্যাটাগরি কি আমাদের পেজ কোন ক্যাটাগরির সেটা আসছে ঠিক আছে ওকে এখন ক্যাটাগরি এখানে অনেক কিছু আছে এই অপশনটাতে আমি যাচ্ছি না এখন এই অপশনটাতে যাচ্ছি না এখানেই থাকছি কারণ এখন এই অপশনটাতে গেলে অনেক কিছু সামনে বাড়তইব আমরা এখান থেকে আগামী দিন শুরু করবো কথা বুঝতে পারছেন এই যে অপশনগুলো এখন অনেক জায়গা এই যে অ্যাবাউট অ্যাবাউটের এই একটা দুইটা তিনটা এই যে এটাতে ক্লিক করার পরে এইগুলো সবগুলো আসছে এই এতটুকু পর্যন্ত এখানে দিতে হইব তারপরে প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রাইভেসি অনেক কিছু এই যে ওইটা দিতে হয় ওয়ার্ক এন্ড এডুকেশন দেওয়ার পরে এগুলাতে এখানে একটা একটা দেখছেন কিন্তু এগুলাতে ক্লিক করার পরে আরও আসে তার মানে অনেক লম্বা হয়ে যাব যেহেতু প্রথমে আমি পেজ নিয়ে আপনাদের ভূমিকা শুরু কিছু আলোচনা করছি সেই জন্য এরকম দেখাচ্ছে তবে একটা জিনিস মনে রাখবেন পেজ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পেজটা আপনি সবাই রেডি করবেন আমি যতটুকু পর্যন্ত দেখাইছি ততটুকু পর্যন্ত আপনারা কষ্ট করে পেজ রেডি করবেন পেজ রেডি করার পরে এতটুকু পর্যন্ত রেডি করে রাইখা দিবেন আগামী কালকে আপনাদের আবার ক্লাস আছে আগামী কালকের ক্লাসে বাকি সাইট আপনাদের দেখিয়ে দিব তারপরে আপনারা ঠিক করবেন একটা জিনিস মনে রাখবেন পেজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি কোনো কিছুতেই সফল না হন কোনোভাবেই যদি আপনারা ফেসবুক আপনি কাজ যদি না পান মনে করেন কোনোভাবেই আপনার ভাগ্যেতে কাজ আসতেছে না হয় অনেক সময় অনেক মানুষের এরকম হয়ে যায় তাহলে আপনি এরকম একটা পেজ আপনি এরকম একটা পেজ আপনি এরকম একটা ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কি করতে পারবেন আপনার ইনকাম নিয়ে আসতে পারবেন কথা বুঝতে পারছেন একটা পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কি করতে পারবেন ইনকাম নিয়ে আসতে পারবেন অর্থাৎ ইনকাম নেওয়ার জন্য অনেক রাস্তা আছে আপনি যে কোনো একটা রাস্তায় ইনকাম নিয়ে আসতে পারবেন তবে আপনি চিন্তা করতে হবে কোন রাস্তায় আপনি যেখানে ইনকামের চিন্তা করেন সেখানেই দিনরাত পড়ে থাকতে হইব আপনি যদি ফেসবুক পেজে ভিডিও শেয়ার করিয়া যদি ইনকাম করতে চান তাহলে আপনি শুধু ফেসবুক পেজে ভিডিও শেয়ার করবেন আর ইউটিউবে ভিডিও শেয়ার করবেন কইরা আপনি এখানেই পড়ে থাকবেন এখানে সময় দিবেন ওখান থেকে ইনকাম আসবে আপনি যদি অন্য কোনো কাজ করে করতে চান তাহলে আপনার সামনে তো আরও স্কিল আসতেছে সেই স্কিলগুলো দিয়ে কাজ করতে চান সেগুলো দিয়েও কাজ করতে পারবেন আমি আপনাকে ইনকামের জন্য অনেক ধরনের স্কিল দেখিয়ে দিব সব স্কিল দিয়ে আপনি কাজ করতে পারবেন না বা ইনকামও করতে পারবেন না আপনি যে কোনো দুইটা স্কিল ধরবেন সেই দুইটা স্কিল দিয়ে কাজ করবেন তবে পেজ লাগবে আপনি পেজ থেকে ইনকাম করেন আর না করেন তারপরে আপনার জন্য একটা পেজ লাগবে কারণ আপনি ফ্রিল্যান্সার হিসাবে প্রথম নম্বর ডকুমেন্টটি হচ্ছে আপনার পেজ ঠিক আছে সো দ্যাট আপনি আজকে আপনারা সবাই পেজ রেডি করেন আর যতটুকু পর্যন্ত দেখাইছি ততটুকু পর্যন্ত আপনারা পেজ ক্রিয়েট করেন একটা ব্যানার দেন একটা লোগো দেন তারপরে আপনি বায়ো দেন এটুকু করেন দ্যাটস পরবর্তী কালকের ক্লাসে বাকিগুলো দেখাই দেব ইনশাআল্লাহ এই পর্যন্ত একটু চ্যাট জিপিটি দেখাবেন স্যার হ্যাঁ, হ্যাঁ, কিভাবে আপনি করতে দেখাই দেব আর এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সাবির ভাই হাফসা আপু আপনাদের কোনো প্রশ্ন আছে কি কান্দে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লাস এটা শেষ করে দিই সবাই ভালো থাকেন আচ্ছা। আসসালামু আলাইকুম